তার মাধ্যমে আমরা এগুলো মান নির্ধারণ করে আমরা দিয়ে থাকি এবং এর সাথে যে মূল্য সেটাও আমরা এখানে নির্ধারণ করে থাকি কেন্দ্রীয় ওষুধাগার অদ্যাবধি যে সমস্ত দ্রব্যাদি আমরা সরবরাহ করছি এগুলো মান দেখে নিয়ে আমরা সরবরাহ করছি বাংলাদেশে এন নাইনটি ফাইভ মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান যে এম আই বলছে গবেষণা ও উন্নয়নের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এসব মাস্ক কর্মচারীর ভুলে কারখানা থেকে সেগুলো গেছে কেন্দ্রীয় ঔষধাগারে পরে ভুল স্বীকার করে গোটা চালান ফেরত আনা হয়েছে একটা আর ডির মাত্র বিশ হাজার ছয়শো বিশ মাল ভুলে চলে গেছে এমপ্লয়িদের কারণে তারা অনেকেই ছিল না অন্য লোকরা দিছে তারা ছিল ভুল স্বীকার করে ওরা আমাদেরকে শোকজ করছে ওটা জবাব আমরা দিছি এইটা একটা পিস মাস্ক ইউজ হয় প্যাকেটগুলো নেন ওখান থেকে ওখানে আপনি দেখেন কোনো lot number manufacturing date expiry date কিছুই নেই কারণ ওটা তো আর্নি পর্যায়ে আছে এটা নিশ্চক একটা ভুল বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসির অঙ্গ প্রতিষ্ঠান national institute for occupational safety and health NIOSH তৈরি করে এন নাইনটি ফাইভ মাস্ক নায়সের এন আর পঁচানব্বই ভাগ ফিল্টারিং ক্ষমতা সম্পন্ন হওয়ায় এই মাস্কের নাম এন নাইনটি ফাইভ তাই এন নাইনটি ফাইভ নামে মাস্ক উৎপাদনের জন্য নিতে হবে যুক্তরাষ্ট্র সিডিসির অনুমতি বাংলাদেশ সরকারের কোন প্রতিষ্ঠানের কোন ক্ষমতাই নাই e He tá aqui feito.